سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر لا إله إلا الله لا إله إلا الله الله والله الله والله الله والله الله والله الله الله الله الله الله الله الله والله الله والله الله والله الله لا গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও ক্ষমা কর হে প্রভু তুমি রহমান রহিমু ক্ষমা কর হে প্রভু তুমি রহমান রহিমু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু الله الله الله الله لا إله إلا অসহায় মোরা পথারা পথের দিশা দাও অসহায় মোরা পথারা পথের দিশা দাও সরল পথের দিশা দিয়ে আপন করো হে প্রভু সরল পথের দিশা দিয়ে আপন করো হে প্রভু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু الله والله الله والله الله الله والله والله الله والله الله والله الله والله الله والله